রব্বুল আলমিন বলেন নাবিব আমি আমার খালিল ইব্রাহিমকে কয়েকটা বিষয়ে পরীক্ষা করেছি আর প্রতিটা পরীক্ষায় সৈয়দনা ইব্রাহিম ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে খেয়াল করবেন যতগুলো পরীক্ষা আল্লাহ নিয়েছেন প্রত্যেকটা পরীক্ষায় first class golden A plus global award পেয়েছেন তিনি আল্লাহর কাছ থেকে গ্লোবাল অ্যাওয়ার্ড এরপরে আল্লাহ খুশি হয়ে বললেন নাসি ইমামা ও ইব্রাহিম যতগুলো পরীক্ষা নিলাম প্রত্যেকটা পরীক্ষায় first class first golden A plus এজন্য ফলাফল স্বরূপ তোমার উপরে খুশি হয়ে আমি তোমারে গোটা বিশ্বের মানুষদের ইমাম বানায়া দিলাম ইমাম বানায়া দিলাম ইন্নি জাআলুকা লিন-নাসি ইমামা Allah put Sayyidina Ibrahim in some tests and trials and he successfully overcome all the trials. Allah said, Ibrahim, I'm gonna make you the leader. ইব্রাহিম এতগুলো পরীক্ষা নিলাম একটাও ফেল মারলা না সবগুলা পাস এজন্য ফলাফল হিসেবে আমি তোমার লিডার বানাই দিলাম নেতা হওয়া এত সহজ না কথা কন আমাদের সমাজেও নেতা আছে না নাই আমাদের নেতারাও নেতা সেদিন ইব্রাহিমও নেতা এজন্য নেতা নেতায় পার্থক্য আছে না নাই নেতা বানানোর সময় সাবধান আর খেতা না বেটা একজন কই খেতা খেতা না নেতা নেতা তার অনেক দায়িত্ব তার কাঁধের উপর বিশাল আমানত যিনি মসজিদের ইমাম তিনি মসজিদের নেতা মসজিদের সব দায় দায়িত্ব তার কাঁধে আমানত যিনি মেম্বার তার ওয়ার্ডের সব দায় দায়িত্ব তার কাঁধে আমানত যিনি চেয়ারম্যান পুরো উপজেলা পরিষদের দায় দায়িত্ব তার কাঁধে আমানত যিনি এমপি তার পুরো নির্বাচনী এলাকা তার কাঁধে আমানত এই যে নতুন মন্ত্রণালয় হইল এতগুলো মন্ত্রী আসছে তাদের সবার কাঁধে তার মন্ত্রণালয়গুলো আমানত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমার লাল সবুজের পতাকা আমার এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের পুরো ইঞ্চি ইঞ্চি মাটি তার হাতে আমার আমানতের ব্যাপারে কেয়ামতের দিন জিজ্ঞেস করবে কে বলেন লিন নাসি আমি ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা নিয়েছি আমার ইব্রাহিম সবগুলো পরীক্ষায় পাশ আর ফলাফল হিসেবে আমি বললাম ওই ইব্রাহিম তোরে আমি নেতা বানাইয়া দিলাম যতগুলো পরীক্ষা সবগুলাই পাস এজন্য পরীক্ষা আসবে পরীক্ষা দেখে মুমিন কখনো বিচলিত হয় না পরীক্ষা আসে মুমিনের কোমর শক্ত করার জন্য পরীক্ষা আসে মুমিনের ইমানকে তাজা করার জন্য পরীক্ষা আসে মুমিনের ভুল ভ্রান্তি গুণাগুলো মাফ করে দিয়ে জান্নাতি বানানোর জন্য এজন্য বিষ্ণুই বলতেন আসাদুন্নাসি বালা আন আল আম্বিয়া এই দুনিয়ার বুকে সব চাইতে বালা মুসিবতের শিকার হয়েছেন নবীরা সুম্মাল আমসাল ফাল আমসাল তারপরে ওলিরা তারপরে সলেহীন সিদ্দিকিন সোহাদা ওলিরা নেককার বান্দারা ইবতালার রজুলু হাসাবাদিনিহি ব্যক্তির পরীক্ষা হবে তত বেশি ব্যক্তির ইমান যত ভালো থাকবে ঠিক কিনা না ইমানটা যদি পাকা হয় ব্যক্তির ইমান যদি মজবুত হয় ওই ব্যক্তিকে পরীক্ষা করবে কে এই জন্য বেশি বেশি পরীক্ষার শিকার হলে ইসলামের পক্ষে থাকার কারণে যদি ঝুঁকি আসে জেল জরিমানা আসে এটারে মুমিন ভয় পায় না চিল্লা এখন ঠিক কিনা এটারে মুমিন রহমত হিসেবে রিসিভ করে আল্লাহর পক্ষ থেকে মার্সি ব্লেসিং হিসেবে রিসিভ করে সে জানে বিজয় আমাদের একদিন হবেই আমাদের বিজয় কেউ ঠেকায় রাখতে পারবে না ইসলামের বিজয় কেউ ঠেকে রাখতে পারবে গোটো বিশ্বব্যাপী ইসলামের বিজয়ের নিশানা আছে না নাই সব জায়গায় এখন খালি ইসলাম ইসলাম ইসলাম গত দুই সপ্তাহ আগে একজন ডাচ পলিটিশিয়ান ডাচ রাজনীতিবিদ সে বলেছিল কোরআন ইজ এ পয়জন কোরআন একটা বিষ আর বলেছিল ইসলাম ইজ এ লাই ইসলাম একটা মিথ্যা কথা যে ইসলাম রে এরকম বিষোদাগার করেছে কোরআন রে গালে দিয়েছে গত দুই সপ্তাহের ব্যবধানে ও কালিমা পড়ে মুসলমান হয়েছে গোটা বিশ্বব্যাপী আপনি খোঁজ নিয়ে দেখেন সব সেলিব্রিটিরা বক্সার মোহাম্মদ আলী মুসলমান হলো আমেরিকা কেঁপে উঠলো মরিস বুক আলী মুসলমান হলো ইউরোপ কেঁপে উঠলো ফ্রান্সের নাগরিক ছিল সে মানিকা রেহা মারাতিরাজ তামিল নায়িকা আমরা নিউজে পড়লাম কালিমা পড়ে মুসলমান হয়ে নাম রাখলো রাহিমা পাকিস্তানের ইউসুফ ইওয়ানা ক্রিকেটার খ্রিস্টান ধর্ম ছেড়ে দিয়ে মুসলমান হয়ে নাম রাখলো মোহাম্মদ ইউসুফ ন্যান্সেল ম্যান্ডেলার নাতি ম্যান্ডেলা ম্যান্ডেলা গত দুই বছর আগে কালিমা পড়ে মুসলমান টনি ব্লেয়ারের আপন শালীন লরেন বুথ মিডিয়া কর্মী কালিমা পড়ে মুসলমান খোদ আমেরিকার ইয়ফ মিনিস্টার যুব মন্ত্রী জসুয়া ইভান্স ও নাম ইয়াং আমাদের মতো কালিমা পড়ে মুসলমান গত দুই সপ্তাহ আগে এই ডাচ পলিটিশিয়ান যে কোরআনকে বলেছে পয়জন বিষ এবারও কালিমা পড়ে এই কালিমা শাহাদাতের বাণী যার হৃদয়ে লাগে তার হৃদয়টারে উজালা করে দেয় কে ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি পড়েন ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি সুবহানাল্লাহ বলেন এই জ্যোতিটা তো পাওয়া যার হৃদয় লাগে হৃদয়টা হয়ে যায় এজন্য যে ধর্মের এরকম অগ্রযাত্রা বিষ্ণু বললেন পুরো পৃথিবীটাকে আল্লাহ তাআলা আমাকে একটা ফুটবলের মতো করে এভাবে দেখাইছে দেখো মোহাম্মদ আমি দেখতে আরম্ভ করলাম ফারাআইতু মাশারিকাহা মাগারিবাহা পৃথিবীর প্রাচ্য পাশ্চাত্য সবটা আমি দেখলাম আল্লাহ বললো নবী তুমি যদ্দূর দেখেছ ঠিক তদ্দূর জায়গায় কালিমার বাণী পৌঁছে যাবে বুকে এমন ছনের ঘর থাকবে না টিনের ঘর থাকবে না বিল্ডিং থাকবে না ঘরে পৌঁছবে না তার আমেরিকায় মসজিদের সংখ্যা আমার এক বন্ধু আছে আমেরিকাতে গতকাল বললো আমার এলাকায় বাফেলো সিটিতে থাকে আমেরিকার আগে নিউ ইয়র্কে ছিল বললো যে বাফেলোতে যত চার্চ আছে চার্চ চার্চ মানে কি গির্জা যত চার্চ আছে সব মুসলমানরা কিনে কিনে এটার মসজিদ বানায় ফেলতেছে আমরা যে কমিউনিটিতে থাকি ওই কমিউনিটির যে মসজিদ এটা আগে ছিল চার্চ গির্জা আমরা এটা ধুইয়া মুইসা পরিষ্কার করে মসজিদ বানায় ফেলাইছি হাজার হাজার মসজিদ মাদ্রাসা বাড়ছে ধারণা করা হচ্ছে টোয়েন্টি সেভেন্টিতে দু হাজার সত্তর সালের মধ্যে ইউরোপ আমেরিকাতে খ্রিস্টানদের চেয়ে মুসলমানের সংখ্যা বেড়ে যাবে সংখ্যা গরিষ্ঠ হয়ে যাবে মুসলমান সংখ্যা লঘিষ্ঠ হয়ে যাবে খ্রিস্টান আর দু সালের মধ্যে ধারণা করা হচ্ছে ইউরোপ আমেরিকা তার খ্রিস্টানি খুঁজে পাওয়া যাবে না এই জন্য ইসলামের বিজয়কে কেউ ঠেকায় রাখতে পারবে কেউ পারবে জন্য পরীক্ষা আসলে আমরা যেন ভীত না হই বিশ্বনবীকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন রব্বুল আলমিন বলেন নাবি ওরা আপনারে পাগল বলে গালি দেয় ওরা আপনারে গণক বলে গালি দেয় ওরা আপনারে কবি বলে গালি দেয় ওরা আপনারে জাদুকর বলে গালি দেয় নবী ওদের গালি শুনে আপনি ভীত হবেন না এই পরীক্ষার মধ্যে শুধু আপনি একাই থাকেন না এই পরীক্ষার মুখোমুখি শুধু আপনি একাই হন নাই আপনার আদি পিতা সৈয়দনা ও পরীক্ষার মধ্যে দিয়ে নিজের সফলতা ধরে রেখেছে জোরে কম ঠিক কিনা নবীরে সান্ত্বনা দিচ্ছে নবী ওরা গালি দিবে গালি সব যুগে থাকবে নবীরেও দিত এখনো দেয় গালির ধরন চেঞ্জ হয়েছে ঠিক কিনা হ্যাঁ। নবীরে বলতো পাগল নবীরে বলতো গণক নবীরে বলতো কবি নবীরে বলতো জাদুকর কিন্তু আমগরে এখন গালি দেয় কাঠমোল্লা মৌলবাদী রাজাকার যুদ্ধাপরাধী ঠিক কিনা গালি ঠিকই আছে এটা স্টাইল চেঞ্জ হয়েছে আগে ছিল জাদুকর গণক কবি আর এখন কয় রাজাকার গালি আছে না নাই আমরা এগুলোর ভয় পাই না চিল্লা এখন ঠিক কিনা আমরা এগুলো শুনি না কারণ আমাদের অনেক দূর যেতে হবে এগুলো শোনার টাইম আমাদের নাই রাব্বুল আলামিন বিশ্বনবীর সান্ত্বনা দিয়ে বলে নবী চিন্তিত হবেন না গালি আপনার বাবাও খেয়েছে পরীক্ষা আপনার বাবা ইব্রাহিমও দিয়েছে আমি ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা নিয়েছি প্রতিটা পরীক্ষায় আপনার বাবা ইব্রাহিম গোল্ডেন এ প্লাস পেয়েছে প্রতিটা পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছে কি কি পরীক্ষা দিলেন পরীক্ষা নাম্বার ওয়ান এলকাউহু ফিন্নার ওনাকে আগুনে ফেলে দেওয়া হবে নমরুদ বলে আগুনে ফেলে দেব তোমাকে ইমান ছেড়ে দাও সৈয়দান ইব্রাহিম বলে আমার এক কথা জীবন যাবে ইমান যাবে না আমাদের কাছে সবচাইতে দামি হচ্ছে আমাদের চিল্লায় বলেন ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় না আমি এটা একটা দোয়া আল্লাহ ইমানের পথে যেন আমাদের মরণ হয় ঠিক কিনা আমাদের মরণটা যেন শহীদি মরণ হয় ঠিক কিনা সৈয়দ ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে নমরুদ বলে ইমানকে ত্যাগ করো ইব্রাহিম তোমার ছেড়ে দেব সেদিন ইব্রাহিম বলে আমার জীবন যাবে কিন্তু ইমান যাবে আগুনে ফেলে দেয়া হলো ওনার ইমান কেড়ে নিতে পারে নাই তার মানে ইমানের পরীক্ষায় পাস কথা কম ইমানের পরীক্ষায় দুই নম্বরে রব্বুল আলামিন বললেন ইব্রাহিম তোমার সন্তান তোমার স্ত্রীকে মক্কার দুধু প্রান্তরে যে রেখে আসো যেখানে মানুষ নাই কোনো প্রাণী নাই কোনো পাখি নাই জনমানব শূন্য ধুধু প্রান্তর সূর্যের কিরণে মরিচিকা পড়ে যায় বালুর মধ্যে উত্তপ্ত গরম এমন গরম বালু যেখানে চাল ফেলে দিলে ক্ষয় হয়ে যায় তোমার স্ত্রী তোমার কলিজার টুকরা সন্তানকে মক্কার ধুধু প্রান্তরের মধ্যে রেখে আসে ইব্রাহিম ফ্যামিলিকে বিসর্জন দাও কোন টু শব্দ নাই বলার সাথে সাথে সৈয়দরা ইসমাইলকে আর হাজারকে নিয়ে দুধু প্রান্তরে রেখে আসলেন এই পরীক্ষায় পাস এবার কলিজার টুকরা সৈয়দরা ইসমাইল বড় হলো আল্লাহ বলেন দেখি ইব্রাহিমের হৃদয়ের মধ্যে কার জায়গাটা বেশি কলিজার টুকরা ইসমাইলের জন্য হৃদয়ের মধ্যে জায়গা বেশি নাকি আমি আল্লাহর জন্য জায়গা বেশি সাইদানা ইব্রাহিমের প্রথম সন্তানটা হয়েছিল মানে ইসমাইল হয়েছিল তখন সাইদানা ইব্রাহিমের বয়স ছিল ছিয়াশি কত বছর আঞ্চলিক ভাষাকে বুড়া কাটাইলা কথা কন আহ শেষকালের সন্তান ছিয়াশি বছর ট্রাই কইরা এরপর আল্লাহ একটা সন্তান দিল দোয়া করতে করতে করতে করতে ছিয়াশি বছর পর একটা সন্তান হলো এই সন্তান একটু বড় হয়েছে আল্লাহ বলে দেখি তো ইব্রাহিমের হৃদয়ে কার স্থান বেশি ছিয়াশি বছর পর যে কলেজার টুকরা ইসমাইল রে দিলাম তার জন্য মায়া বেশি নাকি আমি আল্লাহর জন্য জায়গা বেশি আল্লাহ বললেন ইব্রাহিম তোমার তিন নম্বর পরীক্ষা কলেজার টুকরা ইসমাইল রে আমি আল্লাহর জন্য জবাই করো কোনো টু শব্দ নাই কলেজার টুকরা ইসমাইলকে শুইয়ে দিয়ে তিনি তলোয়ার চালাতে লাগলেন আল্লাহ বললেন আর লাগবে না এই পরীক্ষায় পাশ তুমি তোমার স্বপ্নকে সত্যায়ন করেছো এই পরীক্ষা তো তুমি গোল্ডেন পাস এরপরে আল্লাহ বললেন ইব্রাহিম হজের দাওয়াত দাও হজের কাফেলা করো হজের প্রোগ্রামের এমডি তোমারে বানাইয়া দিলাম ম্যানেজিং ডাইরেক্টর এমডি মানে এমডি মানে ম্যানেজিং ডাইরেক্টর মহা ব্যবস্থাপক হজ প্রোগ্রামের এমডি বানাই দিলাম তোমার যাও হজের আয়োজন করো কি করবা হজ করবে আমার ঘরে এসে আমার ঘর বানাও وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم سيدنا إبراهيم যখন কলেজের টুকরা সন্তান ইসমাইলকে নিয়ে কাবা ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলো স্থাপনা শেষ করে আল্লাহরে বললো আল্লাহ আমাদের পক্ষ থেকে কবুল করে নাও আল্লাহ বললেন হজের কাফেলা করে ইব্রাহিম হজ প্রোগ্রামের এমডি বানাইছি তোমারে ম্যানেজিং ডাইরেক্টর হজের আয়োজন করার আগে আমার একটা ঘর বানাও ঘর বানাইলে এরপরে আল্লাহ বললেন এই ঘরটারে তাওয়াফকারীদের জন্য এতেকাফকারীদের জন্য রুকু সেজদাকারীদের জন্য ক্লিন করো ক্লিন طهرا بيتي للطائفين والعاكفين والركع السجود মসজিদেরি ঝাড়ু বারদার ও কামারে হাত শোনো আমার মুনাজাত শোনো শোনো ইয়া এলাহি আমার মুনাজাত শোনো আমার মুনাজাত চিল্লায় পড়েন না আমিন কেমন নবী ছিল জারু জারুদার এর দায়িত্ব পালন করেছেন আমরা মসজিদ জারু দিতে চাই না সাইদানা ইব্রাহিম সাইদানা ইসমাইল বাপ বেটা উল্লা আজমিনার রুসুল এত বড় পায়গাম্বার হয়ে বাপ বেটা কাবা ঘরের মসজিদের ঝাড়ু দিতে দ্বিধাবোধ করে নাই চিল্লা এখন ঠিক কিনা আর মসজিদের সভাপতি মসজিদে ভালো দেখলে খালি চিল্লায় সব দায় দায়িত্ব মুয়াজ্জিন সাহেবের কাঁধে দিয়া দেয় খালি খাদেম ধমকায় মুয়াজ্জিন ধমকায় আপনি একটু ঝাড়ু দেন মসজিদের খাদেম তো আমরা সবাই কথা বলেন মসজিদে ঝাড়ু দিবেন মসজিদ পরিষ্কার করবেন আপনার হৃদয়ের জ্বালা যন্ত্রণা দূর করে দিবে কে আল্লাহ বললেন তাহেরা বাইতিয়ালে তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআই সুজুদ ইব্রাহিম তাওয়াফকারীদের জন্য রুকু সেজদাকারীদের জন্য মসজিদটারে ক্লিন করো ক্লিন করলেন এবার আল্লাহ বললেন কাবাঘর বানালা হজ প্রোগ্রামের প্রথম কাজ সাল্লাহ কাবাঘর এটা বানানো হলো হজ প্রোগ্রামের দ্বিতীয় কাজ করলা ক্লিনলিনেস পরীক্ষা পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে গেল হজ প্রোগ্রামের তিন নাম্বার কাজ আমি তোমারে দিলাম ইব্রাহিম হজের জন্য একটা আজান দিয়া দাও কি দাও ওয়াআযিন ফিন নাস বিল ইয়াতুকা ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহ বললেন ইব্রাহিম তুমি হজের জন্য আজান দাও হজের ঘোষণা দাও ওটে চড়ে ওটে চড়ে পায়ে হেঁটে জাহাজ দিয়ে এরোপ্লেন দিয়ে আমার প্রিয় বান্দারা আমার ঘরে হজ করতে আসবে তুমি হজের জন্য আজান দিয়ে দাও সৈয়দান ইব্রাহিম বলে আল্লাহ দুদু প্রান্তর কেউ নাই বাপ বেটা পাথর কেটে ঘর বানালাম পরিষ্কার করলাম মানুষ নাই কেউ নাই কার সামনে আজান দেব কে শুনবে আমার আজান কে শুনবে হজের ঘোষণা আল্লাহ বললেন ইব্রাহিম তুমি শুধু দাঁড়িয়ে আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে হজের ঘোষণা দিয়ে দাও গোটা বিশ্বের মানুষের কানে আজান পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম আল্লাহ একটা ঘর বানিয়েছে যাদের সামর্থ্য আছে প্রতি বছর এই ঘরটা এসে জিয়ারত করে যাওয়া দুনিয়াতে যত মানুষ ছিল প্রত্যেকের কানের মধ্যে এই ঘোষণাটা পৌঁছে দিল কে আমরা যারা ছিলাম না রুহের জগতে আমাদের কানেও পৌঁছে দিয়েছে কে রুহের জগতে আমরা যারা লাব্বাইক লাব্বাইক বলে আওয়াজ করতে পেরেছি তাদেরই এই কাবাঘর জিয়ারত নসিব হবে তাহলে হজের ম্যানেজিং ডাইরেক্টর বানাই দিল কাবাঘর বানালো কাবাঘর পরিষ্কার করলো হজের ঘোষণা দিয়ে দিল এরপরে শুরু হলো মানুষের আশা আসতে আসতে আসতে আসতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই বছর আমি হজ করেছি পঁচিশ লক্ষ মানুষ একসাথে আমরা আরাফাতের ময়দানে ছিলাম পঁচিশ লক্ষ হাজি এবছর হজ করেছে এটা হচ্ছে সরকারের নথিভুক্ত হিসাব অনুযায়ী আরো পঁচিশ লক্ষ আছে হিসাব ছাড়া সুমান লাগবেন না তার মানে হজের প্রোগ্রামের দায়িত্ব দিলে এই পরীক্ষায় পাস একটার পর একটা পরীক্ষা একটার পর একটা পরীক্ষা এরপর আল্লাহ বললেন ইব্রাহিম সব শেষে তোমার কাছ থেকে আমি যেই পরীক্ষাটা নিতে চাই তোমার বয়স এখন আশি বছর নিজ হাতে নিজের সুন্নাতে খাতনা সেরে দাও সহি বর্ণনা ইখতাতানা ইব্রাহিম আলাইহিস সালাম ওহু ইবনু সামানিনা সানাবিল কদুম কুঠার দিয়ে নিজের লজ্জাস্থানের সামনের চামড়াটা কেটে আশি বছর বয়সে সৈয়দানা ইব্রাহিম নিজ হাতে নিজের সুন্নাতে খাতনা করেছে এমনি এমনি ইব্রাহিম খলিল হয় নাই এমনি এমনি শ্রেষ্ঠত্বের চেয়ারে বসে নাই এমনি এমনি গোটা বিশ্বের নবীদের বাবা হয় নাই যতগুলা পরীক্ষা আল্লাহ তাআলা নিয়েছে প্রতিটা পরীক্ষায় পাশ করে করে নিজেকে প্রমাণ করে তিনি প্রিয় হয়েছেন চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন ও ঈদ বেচালা إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما سبحان الله আমি ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা করেছিলাম আর প্রতিটা পরীক্ষায় ইব্রাহিম পাস golden A plus সুবহানাল্লাহ বলে আবার আল্লাহ বলেন ইন্নাল্লাহ আস্তাফা আদম ওয়া নূহ ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন রব্বুল আলামিন আদম কে নূহ কে আর ইব্রাহিমের বংশকে ইমরানের বংশকে গোটা বিশ্বের সবার মধ্যে মর্যাদা দিয়েছে আল ইব্রাহিম ইব্রাহিমের পুরো বংশটাকে আল্লাহ মর্যাদা দিয়েছে এই বংশ এই ফ্যামিলির সবটাতেই শুধু মর্যাদা আর মর্যাদা মর্যাদা আর মর্যাদা সৈয়দনা ইব্রাহিম যে জায়গার মধ্যে দাঁড়িয়েছেন ওই জায়গাটারে মুসল্লা বানাই দিছে কে কথা বলেন যেই পাথরের মধ্যে দাঁড়িয়ে নির্মাণ করেছেন ওই আল্লাহ আদেশ করেছেন ওই পাথরের সামনে দাঁড়িয়ে নামাজ পড়ো যখনই করতেন যখনই কাবা ঘর তাওয়াফ করতেন তাওয়াফ করে এসেই যেই পাথরের মধ্যে সৈয়দান ইব্রাহিম দাঁড়িয়েছেন ওইটার সামনে এসে দুই রাকাত নামাজ পড়তেন এবং প্রত্যেকবার তাওয়াফ শেষে মাকাম ইব্রাহিমকে সামনে রেখে দুই রাকাত নামাজ পড়া সুন্নাহ আপনারাও যারা হজ করছেন মাকাম ইব্রাহিমের নামাজ পড়ছেন না কাবা ঘরের পাশে আল্লাহ কি মর্যাদা দিলেন ওনার স্মরণকে ওনার স্মৃতিকে চির অম্লান করে রাখার জন্য কাবা ঘরের পাশে একটা পাথরকে আল্লাহ জায়গা দিলেন এটা ছোট্ট একটা মিনারা করার গ্লাস ফিটিং করা ওই পাথরের মধ্যে সৈয়দানা ইব্রাহিম আলহ ইসলামের পায়ের ছাপ আছে ফুটপ্রিন্ট আছে কাবা ঘরের পাশে এটার অবস্থান আর কেমন পর্যন্ত এই জায়গাটারে মুসল্লা বানিয়ে লক্ষ লক্ষ হাজি সাহেবরা নামাজ পড়তে থাকবে চিল্লায় বলেন ঠিক তার মানে এই ফ্যামিলিটা এমন ফ্যামিলি পা লাগলো এই জায়গা বরকতময় ওনার ছেলে সৈয়দনা ইসমাইল আলাইহিস সালামের পায়ের ধাক্কায় জমজমের কুয়া বের করে দিল কে আল্লাহ সৈয়দনা হাজার রেখে ছুটলেন এসে দেখে পায়ের ধাক্কায় জমজম জমজমের পানি বের হয় ওনারা আরবি ভাষা জানতেন না জানতেন সুরিয়ানি ভাষা তো দেখেন যে ছেলের পায়ের ধাক্কায় মাটি থেকে কল কল কল কল করে পানি বেরোয় খিরে পানি আসলো থেকে আরব দেশে মরুভূমিতে মিষ্টি পানি দেখলে মানুষ পাগল হয়ে যায় খুশির ঠেলায় আনন্দে পাগল হয়ে যায় এখন পানি যে বেরোচ্ছে মরুভূমির বালির মধ্যে পানি লাগলে তো পানি শুকিয়ে যাবে এজন্য সৈয়দতুনা হাজার যারা আমরা বিবে হাজরা বলি উনি চারদিকে বাদ দিতে শুরু করলেন বালু দিয়া যে পানি যাইস না আর নিজ সুরিয়ানি ভাষায় বলতে লাগলেন ঝাম ঝাম ঝাম ঝাম এর মানে হচ্ছে কেফ কেফ স্টপ স্টপ মানে পানি যদি বের হয়ে চারদিকে চলে যায় পানি তো আর পাওয়া যাবে না এই জন্য সুরিয়ানি ভাষা উনি বলতেছিলেন ঝাম ঝাম মানে ধাম ধাম ওনার মুখনিসৃত এই ঝাম ঝাম শব্দ দুইটা আল্লাহর এত ভালো লাগছে মানে থাম থাম কেমন পর্যন্ত আল্লাহ কুয়ার নাম থাম থাম কুয়া মানে কুয়া বানাই দিছে কোন সুবাহ আল্লাহ এত বরকত ছেলের পায়ের ধাক্কায় জমজম বেড়ে যায় বিষ্ণু বলেন ইন্নাহা তো আম শিফা ও সুখমিন পৃথিবীর সব পানি শুধু তৃষ্ণা নিবারণ করে আর জামজামের পানি তৃষ্ণাও মিটায় ক্ষুদাও মিটায় মোবারকা বরকতময় পানি বিশ্বনবীকে যখন আল্লাহ মেরাজে নিয়ে যাবেন হাতিমে কাবায় শুয়ে জিব্রাইল বিশ্বনবীর গলা থেকে নাভি পর্যন্ত ফেললেন বের করে জামজামের পানি দিয়ে ধৌত করলেন বললেন এই পানিটা বেশি করে খাও শিফা ও ইন্নাহা এটা বরকতের পানি এই পানি কোন নিয়ত করে রোগের জন্য নিয়ত করে খেলে রোগটারে ভালো করে দেয় কে মা ও জামজাম লিমা শুরি শুরিবালাহু যেই রোগের নিয়তে আপনি জমজম খাবেন ভালো করে দিবে দাঁড়িয়ে এই পানি পান করতেন দাঁড়িয়ে খাওয়া বসেও খাওয়া যায় তাহলে কি ছেলে আমি ফ্যামিলিটার বর্ণনা দিচ্ছি যে বাবার পা মানে ইব্রাহিমের পা লাগলো ওই পাটা হয়ে গেল জায়গাটা হয়ে গেল মুসল্লা ছেলের পা লাগলো যেই জায়গায় ওটা হয়ে গেল জমজমের কূপ আর মা হাজরা যেই জায়গায় দৌড়াদৌড়ি করলেন সাফা আর মারোয়া দুই পাড়ের মাঝখানে মা হাজার দৌড়াদৌড়ি করলেন এই দৌড়াদৌড়িটা আল্লাহর কাছে এত ভালো লেগেছে কেমন পর্যন্ত সব হাজিদের জন্য সাফা মারোয়ার মাঝখানে দৌড়াদৌড়ি করাটারে ওয়াজিব করে দিলেন কে যেদিকে হাত লাগাইছে খালি বরকত মাটি ধরলে স্বর্ণ হয়ে যায় কি ফ্যামিলি তারা করেছে আবার যেখানে ছেলেরে কুরবানের জন্য শোয়ালেন ওই দিনটা আল্লাহর কাছে ওই দৃশ্যটা আল্লাহর কাছে এত ভালো লেগেছে প্রত্যেকেই দুলাজ হাতে ওই দৃশ্যের অবতারণ আল্লাহ ঘটান সব সম্পদশালী লোকদের জন্য কুরবানি ও ওয়াজিব করে দিল কি এই ফ্যামিলি যেখানে হাত দিছে ওইখানে বরকত আছে না নাই বেশি না কম আবার আল্লাহ বললেন ওয়াজআলনা ফি যুররিয়াতিহিন নুবুওয়াতাম ওয়াল কিতাব ইব্রাহিমের নসলের মধ্যে বংশের মধ্যে আমি শুধু নবী দিয়েছি আর কিতাব দিয়েছি নবুয়ত দিয়েছি কিতাবও দিয়েছি আপনারা কি জানেন ইব্রাহিম আলাইহিস সালামের উপাধি হচ্ছে আবুল আম্বিয়া নবীদের বাপ এই পৃথিবীতে যত পয়গম্বর এসেছে তার নিরানব্বই পয়েন্ট নিরানব্বই ভাগ সব ওনার নাতিপুতি সব ওনার নাতিপুতি সব এই দুই সিলসিলা এসেছে ইসমাইল ওনার প্রথম ছেলের নাম ইসমাইল দ্বিতীয় ছেলের নাম ইসহাক ইসমাইলের গর্ভে ইসমাইলের ঔরসে কোনো নবী নাই হাজার হাজার বছর চলে যায় সৈয়দনা ইসমাইলের এই বংশের মধ্যে কোন নবী আসে না সব নবী আসে ইসহাকের বংশে সুবহানাল্লাহ পড়েন সব নবী আসে ইসহাকের বংশে লক্ষ লক্ষের অধিক নবী এসেছে ইসহাকের বংশে সব সৈয়দনা ইব্রাহিমের নাতিপুতি প্রতি নবী তার পরের নবীকে বলে গিয়েছে আমাদের সবশেষে এমন একজন নবী আসবে যেই নবীর চেয়ে সেরা কোনো নবী হবে না যেই নবী হবে খাতামুন নবীন তিনি সব নবীদের সেরা সৈয়দনা ইব্রাহিম এখানে বড় ছেলের নাম ইসমাইল ছোট ছেলের নাম ইসহাক ইসমাইলের ঔরসে কোনো নবী নাই সব নবী আসছে কোন ঔরসে ইসহাকের ঔরসে এক নবী আরেক নবীরে ছেলেদেরকে বলে যায় সবশেষে আসে মোহাম্মদ সবে শ্রেষ্ঠ নবী তিনি সব নবীদের সেরা এই নবী তার পরের ঔরসকে বলে যায় এভাবে লক্ষ লক্ষ নবী এই চেনে আসে কিন্তু সৈয়দনা ইসমাইলের চেনে কোনো নবী আসে না এই দিকে এত নবী আসতে দেখে এই ধারার লোকেরা মনে করলো সর্বশেষ নবীও এই চেনে আসবে জয়ের ভাই কি হিসাব জয়ের ভাই একটু স্ট্রং করে দেন এই ইসহাকের চ্যানেলে হাজার হাজার লক্ষাধিক নবী আসার কারণে ইসহাকের চ্যানেল মনে করছে আখিরি নবী এই চ্যানেলে আসবে কিন্তু আল্লাহ তাদের ধারণাকে নস্বাত করে দিয়ে সর্বশেষ নবী এই চ্যানেলে না পাঠিয়ে সৈদানা ইসমাইলের চ্যানেলে পাঠিয়ে দিলেন সুবহানাল্লাহ এজন্য ওরা হলো বানি ইসরায়েল বিশ্বনবী হলেন বানি ইসমাইল সুবহানাল্লাহ পড়েন এজন্য আল্লাহ বললেন ওয়াজআলনা ফি যুররিয়াতিহিন নুবুওয়াতা ওয়াল কিতাব আমি ইব্রাহিমের ঔরসে অনেক নবী পাঠিয়েছি আর প্রত্যেককে আমি আল্লাহ কিতাব দিয়েছি সেদিন ইব্রাহিমেরও কিতাব আছে না নাই কি নাম সহফে إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى سبحان الله পড়েন ওই নবীর জীবনী আজকে আমরা শুনতে বসেছি আমরা জানার চেষ্টা করব কি শিক্ষা আছে এই নবীর জীবনে এই নবীর নামে আল্লাহ তালা কোরআন একটা সুরাই দিয়েছেন সুরার নাম সুরা তো আলিফলাম করবেন দিয়ে যে আল্লাহ শুরু করেছেন এই নাম ইব্রাহিম নাম চিল্লায় বলেন আবার আল্লাহ বললেন মিল্লাতা তোমাদের জাতির পিতার নাম কি আরো জোরে কন আমাদের জাতির পিতার নাম মনে থাকবে উল্টা কইবেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া তোমাদের জাতির পিতা মুসলিম জাতির পিতার নাম হলো ইব্রাহিম আর তিনি তোমাদেরকে মুসলমান বলে নামকরণ করেছে সাম্মার ফাইল দুইটা হতে পারে ইব্রাহিম হতে পারে আল্লাহ আল্লাহ মুসলমান বলে আমাদের নামকরণ করেছেন অথবা সৈয়দনা ইব্রাহিম আমাদেরকে মুসলিম বলে নামকরণ করেছেন আর এই নামকরণের জন্য ওনারা অর্ডার করেছে কে এই তিন ধর্ম ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম ইসলাম ধর্ম সব এসেছে ওনার বংশধরের গোড়া থেকে এজন্য এই তিন ধর্মকে একসাথে বলে অ্যাব্রাহাম্যাটিক ফেইথ কি বলে অ্যাব্রাহামাটিক ফেইথ সৈয়দনা ইব্রাহিম থেকে এসেছে ইহুদি ধর্মের সূত্র খ্রিস্ট ধর্মের সূত্র এসেছে ইসলাম কিন্তু ইহুদিবাদ আর খ্রিস্টবাদ আল্লাহর দেয়া শরিয়াতকে মেনে নেয় নাই মেনে নিয়েছে ইসলাম তাই চিরকাল পর্যন্ত ইসলামী হকের উপরে থাকবে চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য আমরা সূরাতুল ফাতিহাতে প্রতিদিন বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ আল্লাহ ইহুদিদের চক্রান্ত থেকে আমরা পানা চাই খ্রিস্টানদের চক্রান্ত থেকে পানা চাই সুবহানাল্লাহ পড়ে আল্লাহ বললেন ইব্রাহিম তুমি সবাইকে মুসলমান বলে নামকরণ করবা আগে তুমি মুসলমান হও আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল ইব্রাহিম তুমি আগে মুসলমান হও কোন টু শব্দ করা ছাড়া সাইয়েদনা ইব্রাহিম বললেন আল্লাহ আমি সবার আগে মুসলমান হয়ে গেলাম আল্লাহ বলেন মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়াও ওয়ালা নাসরানিয়াও ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা ইব্রাহিম কিন্তু ইহুদি ছিল না ইহুদিরা বলে সৈয়দনা ইব্রাহিম ইহুদি ছিলেন নজবিল্লা কবেন না বলে ইব্রাহিম আলাইহিস খ্রিস্টান ছিলেন আল্লাহ বলেন ওয়ালা মুসলিমা তিনি মুসলমান ছিলেন ইব্রাহিম কি ছিলেন আবার আল্লাহ বলেন আলা হালিমুন ইব্রাহিম ছিল সহনশীল ভদ্র আল্লাহ ইব্রাহিম ছিলেন হালিম সহনশীল আমাদের এখন সহনশীলতার বড় অভাব আমরা যে যেই দল করি ওই দলের পছন্দ করি অন্য দলের চান্স দিতে চাই না আছে না নাই লক্ষ্মীপুরে এই ঝামেলা নেই আমি তাবলিগ করি আমি মনে করি তাবলিগই ভালো বাকি যারা আছে এগুলোর আমার মুসলমানই মনে হয় না এরকম আছে না নাই আমি জামাত ইসলাম করি আমার কাছে মনে হয় এরাই সব বাকিরা সব কাফের এরকম ধারণা করা যাবে আমি আহলে হাদিস করি আমি মনে করলাম সব কাফের চলবে না আমি হেফাজতে ইসলাম করি ভাবলাম এটাই সব বাকি সব বাতিল এরকম ভাবা যাবে এই সহনশীলতার বড্ড অভাব এই দেশে কথা কন সহনশীলতাও কম আর বাজি বেশি লক্ষ্মীপুরের ভাইরা ফতুয়া আছে না নাই কথায় কথায় ফতুয়া দেয় কথায় কথায় তুই দুই দুই কারণে কাফের তুই বিশ কারণে কাফের তোর দাদা কাফের তোর নানা কাফের তোর কাফের নানা মারা গেলে যে কবর দেয়া হবে ওই কবরে যে ঘাস উঠবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর যে দুধ খাবে ও কাফের আছে না নাই এই ফতোয়াবাজি করতে আমরা পছন্দ করি কিন্তু আল্লাহ বললেন ইন্না ইব্রাহিম আলা হালিমুন আল্লাহুম মুনিব ইব্রাহিম ছিলেন সহনশীল ছিলেন বিনয়ী ছিলেন আল্লাহর একনিষ্ঠ বান্দা চিল্লায় বলেন ঠিক কিনা আবার আল্লাহ বললেন ইন্না ইব্রাহিম কানা তুম্মা ওয়াহিদা ইব্রাহিম ছিল একা একটা উম্মত ইব্রাহিম একাই ছিল অমিয়া একজন কি উম্মত হয় উম্মত হইতে অনেক লাগে না আমরা সবাই উম্মাতে মোহাম্মদী চিল্লায় বলেন আমরা সবাই উম্মাতে কোটি কোটি উম্মাদ কিন্তু আল্লাহ বললেন আমার ইব্রাহিম একাই একটা উম্মাদ কোরআন একজন নবীকে শুধু আল্লাহ উম্মাদ বলেছেন একজন নবী উনি একাই একটা উম্মাদ এর কারণ উনি যখন পৃথিবীতে ছিলেন উনি ছাড়া একজন মুসলমান গোটা বিশ্বে ছিল না উনি ছাড়া সব ছিল কাফের সব ছিল মুশরেক তার মানে সব মুশরেক এক মিল্লা আর উনি এক আর একটা মিল্লা চিল্লায় বলে ঠিক টেকেরা একা সাইয়েদনা ইব্রাহিমের শিরকি মিল্লাতের সাথে জিহাদ করেছেন যুদ্ধ করেছেন এই জন্য একজন মানুষকে আল্লাহ মিল্লাত বলে ঘোষণা দিয়েছেন তার নাম হলো ইব্রাহিম আবার আল্লাহ বললেন ওয়াজকুন ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা ও নবী তোমার এই কোরআনের মধ্যে আমার বন্ধু ইব্রাহিমের নামটা তোলো ইব্রাহিম ছিল সত্যবাদী ইব্রাহিম ছিল এখন একজন ইব্রাহিম রে সত্যবাদী বলে টাইটেল দিয়েছে কে আবার ইব্রাহিমকে খালিল বলে টাইটেল দিয়েছে কে ওয়াত্তাখাদাল্লাহু খালিল হত্যাহবল্লাহ ইব্রাহিম খালিলা আমি ইব্রাহিমকে খালিল বলে গ্রহণ করেছি সুবহানাল্লাহ পড়েন সৈয়দান ইব্রাহিম হলেন খালিল বিশ্বনবী হলেন হাবিব ঠিক না খালিল মানেও বন্ধু হাবিব মানেও বিশ্বনবী কি কথা কল আর সৈয়দান ইব্রাহিম খালিল মানেও হাবিব মানেও কিন্তু দুই বন্ধুর মধ্যে পার্থক্য আছে খলিল হচ্ছে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে আর হাবিব হলো এমন বন্ধু যে বন্ধুরে খুশি করার জন্য আল্লাহ নিজে কাজ করে বাপ বেটা একজন খলিল আর একজন হাবিব এই বাপ বেটার মধ্যে মিল আছে না নাই আমি সৈয়দনা ইব্রাহিম আর সৈয়দনা ইব্রাহিম আর বিশ্বনবীর মাঝে সাতটা মিল খুঁজে পেয়েছি similarities between father and son বাপ বেটা বাপ বেটার একজন খালিল আর একজন হাবিব এই বাপ বেটার মধ্যে বিশ্বনবীর মধ্যে আর সৈয়দনা ইব্রাহিমের মধ্যে আমি সর্বমোট ষাটটা সিমিলারিটিস খুঁজে পেয়েছি শুনবেন শুনতে মনে চায় বিশ্ব নেই বলতে না দাওয়াতু আবি ইব্রাহিম আমি আমার পিতা ইব্রাহিমের দোয়ার ফসল সৈয়দনা ইব্রাহিম দোয়া করেছিলেন আল্লাহ মক্কায় এমন একজন নবী দিও এই নবী গোটা বিশ্বকে একত্রিত করে ফেলবে বাবার দোয়ার ফসল ছেলে হইল হাবিব আর বাবা হইল খালিল এই বাপ বেটার মধ্যে ষাটটা মিল কয়টা নাম্বার ওয়ান ফেস কাটিং এ মিল সুবহানাল্লাহ কইবেন না যখন মেরাজে গিয়েছিলেন এটা বানিয়ে বলছি না সাহি বুখারের বর্ণনা সাহি হাদিস যখন মেরাজে গিয়েছিলেন তিনি অনেক নবীর সাথে আকাশে সাক্ষাৎ করেছেন তো কোন নবী দেখতে কেমন ছিল সাহাবাদেরকে শোনাচ্ছেন যখন ইব্রাহিম ঘটনা বর্ণনা করছেন তখন বলছেন আম্মা ইব্রাহিম ইব্রাহিম দেখতে কেমন ছিল শুনতে চাও তোমাদের নবীর দিকে তাকাও তোমাদের নবী দেখতে যেমন ইব্রাহিম হতে তার মানে বাপ বেটার মধ্যে প্রথম মিল ফেস কাটিং এ মিল সৈয়দন ইব্রাহিম আলাইহিস সালামের চেহারা দেখতে চেহারা সুরত দেখতে যেমন বিশ্ব নবীরও চেহারা সুরত দেখতে দুই নাম্বার মিল এই কিতাবের মধ্যে রব্বুল আলামিন দুইজনের ক্ষেত্রে উসওয়ায়ে হাসানা ব্যবহার করেছেন উসওয়ায়ে হাসানা মানে কি উত্তম উত্তম আদর্শ উত্তম তরিকা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের জন্য বিশ্বনবীর জীবনের মধ্যে মডেল আছে না নাই উত্তম চরিত্র আছে না নাই বিশ্বনবীর ক্ষেত্রেও বলেছেন হাসানা আবার ইব্রাহিমের বলেছেন হাসানা মানে মিল আছে না নাই কয়টা পাইছেন তিন মিল হলো সৈয়দনা ইব্রাহিম আর বিশ্বনবী দুইজনী উলুল আজমি মিনার রসুল উলুল আজমি মিনার পাঁচজন নবীর ক্ষেত্রে আল্লাহ তালা ঘোষণা দিয়েছেন যে এই পাঁচজন উলুল আজমি মিনার রসুল এই পাঁচজনকে সত্য প্রকাশে সত্যের আন্দোলনে ইসলামের বাণীকে জমিনে প্রতিষ্ঠার জন্য যেই শক্তি যে হিম্মত আল্লাহ তালা দেখেছেন কোন নবীর মধ্যে আল্লাহ ওই হিম্মত পায় না চিল্লা এখন ঠিক কিনা এর মধ্যে নাম্বার ওয়ান সাইদানু দৃঢ় চিত্ত নবী সবার মধ্যে দৃঢ় চিত্ত ছিল কিন্তু এই পাঁচ জনের মধ্যে হিম্মত বেশি ছিল ঠিক কিনা সাইদানা নু আলাই সালাম ইব্রাহিম আলাই সালাম মুসা আলহি সালাম ঈসা আলহি সালাম আর বিশ্বনবী মাহমুদ রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম তার মানে তিন নম্বরের মিল হলো বাপ বেটা দুইজনই উলুল আজমি মিনার রসুল চার নম্বর মিল হলো বাপ বেটা দুইজনই কষ্ট করে কাবা বানিয়েছে সুবহানাল্লাহ কইতে পারলেন না বিশ্বনবী বানিয়েছেন ছোটবেলায় সৈয়দান ইব্রাহিম বানিয়েছেন বৃদ্ধ বয়সে বিশ্বনবী অল্প ছোট আট দশ বছর যখন বয়স তখন বিশ্বনবী বন্ধুদের সাথে মিলে পাথর কেটে কেটে নিজের কাঁধে পাথর বহন করে করে কাবা নির্মাণ করেছে মক্কার সব লোকেরা পাথর টেনে টেনে কাবা বানানো শুরু করবে বিশ্বনবী তখন বয়স আট থেকে দশ বিশ্বনবীর বয়সের সময় বয়স্কা যত ছেলেরা আছে সবগুলো লুঙ্গি খুইলা লুঙ্গি বাস্তিরা কান্দে তুলছে ছোট বাচ্চারা এগুলো করে না গরমকাল আসলে কি করে লুঙ্গি সব থুইয়া পুকুরে কথা কন ওখানে কোথাও খুঁজে না পাওয়া গেলে পুকুরে পাওয়া যায় না সবগুলার লুঙ্গি ঘাটে ধুয়ে খালি লাফায় লাফাইতে লাফাইতে চোল গুপ চোখ গুলা লাল করে এরপর বাড়িতে ফিরে আছে না নাই বিশ্বনবীর বয়সের আট দশ বছরের বাচ্চারা সবগুলা লুঙ্গি খুলে ফেলেছে লুঙ্গি খুইলা ভাস করে কান্দে তুলছে এরপরে কান্দের উপরে পাথর তুইলা কাবা ঘর বানানো শুরু করছে যাতে কাঁধে ব্যথা না পায় বুদ্ধি আছে নবের সমবয়স্ক বন্ধুরা সবাই লুঙ্গি খুলে কাঁধে রাখে ওই লুঙ্গির উপরে পাথর রেখে পাথর টেনে নিয়ে আসে কিন্তু বিশ্বনবী ওদের সাথে পাথর টানে কিন্তু নিজের লুঙ্গি খোলে না লুঙ্গি খোলে না কি লাজুক নবী কুমারী নারীদের চেয়ে নবী বেশি লাজুক ছিল সুবহানাল্লাহ বিশ্বনবীর বলেন মোহাম্মদের যখন আমি নিয়ে আসলাম এই ছেলেটা কি আজীব ছেলে কোনোদিন কাঁদে না ক্ষুদা লাগলেও কাঁদে না ব্যথা পেলেও কাঁদে না শুধু লজ্জাস্থানের জায়গা থেকে তার কাপড়টা একটু সরে গেলে শিশু মাহমুদ চিৎকার দিয়ে ওঠে বিশ্বনবী লুঙ্গি খুলে না বাকি সব ছেলেরা লুঙ্গি খুলছে বিশ্বনবী কাঁধের মধ্যে পাথর টেনে টেনে নিয়ে যাচ্ছেন চাচা আবু তালেব দেখে বলেন মোহাম্মদ চাল হ্যাঁ এদিকে ঘটনা কি সবাই লুঙ্গি খুলছে তুমি খোলো না কেন চাচা সমস্যা নাই আবু তালেব বললেন খোলো তুমি ব্যথা পাবা বিশ্বনবী বললেন আমি ব্যথা পাবো না বিষ্ণবী বললেন আমি ব্যথা পাবো না আবু তালেব বলে তোমার সমবয়স্ক বন্ধুরা সবাই লুঙ্গি খোলে কাদের রাখে তুমি খোলো না কেন তুমি লুঙ্গি খোলো বিষ্ণবী কয় জীবনও খুলু না খোলেই নাই চাচা আবু তালেব লুঙ্গির গুছা ধরে টান দিছিল টান মারাতে বিষ্ণবী বেহুস ডরে আর চাচা ধরে না তো থাক লুঙ্গি খোলা দরকার নেই ভালো সুবহানাল্লাহ না এই ছোট বয়সে বিশ্বনবী কাবা বানাইছে আর সাইদানা ইব্রাহিম বয়স্ক অবস্থায় বানিয়েছে তার মানে কাবা বানানোর দিক থেকে বাপ বেটার মিল আছে না নেই এরপরে বাপ বেটা দুইজন হিজরত করতে বাধ্য হয়েছে বিশ্বনবী হিজরত করেছেন মক্কা থেকে মদিনায় সৈয়দনা ইব্রাহিমের হিজরতের ইতিহাস অনেক লম্বা ওনার জন্ম ইরাকের বাবেল নগরীতে বাবেল থেকে উনি হিজরত করেছেন ফিলিস্তিন সেখান থেকে মিশর মিশর থেকে সৌদি আরব আবার মিশর আবার বাবেল এইভাবে লম্বা লম্বা হিজরত করেছে বাপ বেটা দুজনেই হিজরতকারী যারা ইসলামের পক্ষে কথা বলে যুগে যুগে একই নিয়ম তারা নিজ এলাকায় পরবাসী থাকতে পারে না চিল্লা এখন ঠিক কিনা নিজের ঘরে ঘুমাতে পারে না নিজের এলাকায় পুলিশের দৌরানি আসরা নাই র্যাবের দৌড়ানি আসরা নাই এত দৌরানি খাইয়াও ভয় পায় না বুকের পাটাটা এত বড় কথা কম ভয় পায় না আল্লাহরে যে একবার ভয় পেয়ে গেছে আল্লাহর ভয় যে অন্তরে ঢুকাতে পারছে পৃথিবীর কাউরে সে ভয় পায় না আল্লাহর সামনে যে মাথা নত করার মতো মাথা নত করতে পেরেছে পৃথিবীর কারোর সামনে সে মাথা নত হয় না মমিন খুব আল্লাহ রাজে ভাই ভাই আর কাউরে ভাই ভাই চিল্লাই বলেন ভাই ভাই কারণ জানে এই দুনিয়া ক্ষণিকের বাঁচলে গাজী মরলে আমরা শাহাদাতের মৃত্যু তামান্না করি যারা ইসলামের বিপক্ষে শক্তি ওরা রে ভয় পায় মরণ ডরাই ডরাইয়া দিনে মরে তিনবার আর মুসলমান একবার মরে সিংহের মতো গর্জন দিয়ে মরে চিল্লাই বলো ঠিক মুমিন জানে মুমিনের বিজয় কেউ ঠেকাতে পারে না বিজয়ের ওয়াদা দিয়েছে কে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন বিশ্বাস হয় বিজয় আমাদের হবেই ওয়াদাটা কার আল্লাহ এই আযাব অত্যাচার গজব বেশি দিন থাকবে না চিল্লায় বলেন ঠিক কি না জমিনে যারা জুলুম করে তাদের জন্য আল্লাহর কোনো সাহায্য নাই যারা মাজলুম তাদের জন্য সাহায্য নেমে আসে বদরে তিনশো তেরো জনের জন্য আকাশ থেকে গায়েবি মদত পাঠিয়েছে কে বাংলার জামিনেও যারা মুসলুম তাদের জন্য সাহায্য আছে না নেই বিজয় একদিন আসবেই যারা জুলুম করে তাদের জন্য কোনো নুসরাত নাই তাদের জন্য সাহায্য নাই যারা মাজলুম তাদের জন্য জামিনের সবকিছু দোয়া করে চিল্লায় বলেন ঠিক কিনা এই জমিনের মধ্যে যাদের রক্ত লাগে ওই জমিনের মালিক আল্লাহ তাদের হাতে তুলে দেয় আর যারা জমিনের মধ্যে জুলুম করে রক্ত ঝরায় তারা শেষ পর্যন্ত যান নিয়ে পালাবার সুযোগটাও পায় না এই নমুনা আমাদের কোরআন থেকে জানা আছে না নাই এজন্য মুমিন ভয় পায় না মুমিন কৌশলী হয় মুমিন ধৈর্যশীল হয় মুমিন জানে রাত্রি যত গভীর হয় সুভে দিকে সময় কাছে আসতে থাকে গর্ভবতী নারীর পেটের জ্বালা যন্ত্রণা ব্যথা যত বাড়তে থাকে পেইন যত বাড়ে নতুন মেহমান দুনিয়াতে আসার সময় ঘনাতে থাকে তেমনি পরীক্ষা আজাব অত্যাচার জেল জুলুম জরিমানা যত বাড়তে থাকে কালিমার বিজয়ের সময় কাছে আসতে থাকে এই বিশ্বাস অন্তরে আছে দরকার একটু ধৈর্যের দরকার একটু তাওয়াক্কুলের দরকার একটু নজরানা দরকার একটু স্যাক্রিফাইস আল্লাহ তুমি তৌফিক দাও আল্লাহ তুমি তৌফিক দাও